অনেক অনেক দিন আগে চীন দেশে লিউ নামে এক মেয়ে বিয়ে করে বাস করতে লাগলো তার স্বামী এবং শাশুড়ির সাথে খুব অল্প সময়ে লিউ দেখল যে তার শাশুড়ির সাথে বাস করাটা প্রায় অসম্ভব ক্রমশ তাদের মধ্যে মতানক্য আর ঝগড়া শুরু হয় শাশুড়ি প্রায় সময় লিউকে কটাক্ষ করত বিভিন্ন কাজে পরিস্থিতি সবচাইতে খারাপ করলো যে দিকটা সেটা হলো চাইনিজ পরম্পরা অনুযায়ী লিউ তার শাশুড়িকে সবসময় মাথা নুয়ে সম্মান জানাতে হতো এবং শাশুড়ির সমস্ত আদেশ মেনে নিতে হতো অনেক দিন পার হয়ে গেল কিন্তু তাদের বিবাদ কমে না দিন দিন বাড়তেই থাকলো এ সমস্ত ঘটনা ক্রমশই লিউর স্বামীকে হতাশাগ্রস্ত করে তুলল লিউ কোনোভাবেই তার শাশুড়ির এই খারাপ আচরণ বরদাস্ত করতে পারছিলেন না এবং সে সিদ্ধান্ত নিল কিছু একটা করতেই হবে একদিন লিউ তার বাবার এক বন্ধু মিস্টার হং এর কাছে গেল যার একটি ফার্মেসি রয়েছে লিউ তাকে সমস্ত ঘটনা খুলে বলল এবং তার কাছে কিছু বিষ চাইল যা দিয়ে তার শাশুড়িকে মেরে ফেলে এ সমস্ত সমস্যার সমাধান করা যায় মিস্টার হং কিছুক্ষণ চিন্তা করে বললেন লিউ আমি তোমাকে সাহায্য করব কিন্তু আমি তোমাকে যা যা বলবো তা তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে লিউ খুশি মনে তার কথায় রাজি হয়ে গেল মিস্টার হং পেছনের রুমে গেলেন এবং কিছুক্ষণ পর ফিরে এলেন একটা ঔষধের প্যাকেট নিয়ে তিনি লিউকে বললেন তোমার শাশুড়িকে মেরে ফেলার জন্য এমন কিছু বিষ দেওয়া উচিত হবে না যা তাৎক্ষণিকভাবে তাকে মেরে ফেলবে এতে লোকদের সন্দেহ তোমার উপরে পড়বে তাই আমি তোমাকে এমন একটা ঔষধ দিচ্ছি যা তোমার শাশুড়ির শরীরে ধীরে ধীরে বিষক্রিয়া করবে প্রতিদিন তার খাবারের সাথে একটা অল্প করে মিশিয়ে দিবে এটার কার্যকারিতা শুরু হতে কয়েক মাস লেগে যেতে পারে আর তাই তুমি তোমার শাশুড়ির সাথে একদিন ভালো ব্যবহার করতে থাকো যাতে লোকের সন্দেহ ক্রমশই তোমার উপরে না পড়ে কখনোই তার সাথে তর্ক করবে না তার তার ইচ্ছা পূরণ করবে এবং তার সাথে রানীর মতো আচরণ করবে লিউ খুবই খুশি হল সে মিস্টার হংকে ধন্যবাদ দিয়ে তাড়াতাড়ি বাসায় ফিরে এলো তার শাশুড়িকে হত্যা করার কাজ শুরু করার জন্য সপ্তাহ পার হয়ে মাস পার হয়ে গেল লিউ তার ঔষধ শাশুড়িকে নিয়ম করে খাওয়াতে লাগল সে সবার সন্দেহের ঊর্ধ্বে থাকার জন্য মিস্টার হং এর উপদেশ অক্ষরে অক্ষরে পালন করতে লাগল সে তার বাজে রাগকে প্রমাশিত করল তার শাশুড়ির সমস্ত আদেশ মাথা পেতে পালন করত এবং শাশুড়ির সাথে আচরণ করত তার নিজের মায়ের মতোই ছয় মাস পর পুরো ঘরের দৃশ্যপট পাল্টে গেল লিউ তার রাগকে এতটাই দমন করা শিখে গেল যে সে আর তেমন করে উত্তেজিতই হতে পারত না তার সাথে তার শাশুড়ির এই ছয় মাসে কোনো তর্কই বাঁধল না আর এখন লিউ তার শাশুড়ির সাথে অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে উঠল লিউর প্রতি তার শাশুড়ির আচরণ ও পরিবর্তন হলো এবং তিনি লিউকে তার মেয়ের মতোই ভালোবাসতে শুরু করলেন তিনি তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে বলতে লাগলেন যে পৃথিবীতে যত বউ আছে তার মধ্যে লিউ হচ্ছে সর্বোৎকৃষ্ট লিউ এবং তার শাশুড়ি মেয়ে এবং মা এর মতোই বসবাস করতে লাগলো সব কিছু দেখে লিউর হাজবেন্ড খুব খুশি হয়ে উঠল একদিন লিউ আবারও মিস্টার হং এর কাছে সাহায্যের জন্য আসলো সে মিস্টার হংকে বলল প্রিয় মিস্টার হং আপনার বাকি ঔষধ আপনি ফিরিয়ে নিন এবং যতটুকু ক্ষতি আমার শাশুড়ির হয়েছে তা কাটবার কোনো ঔষধ দিন তার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে এবং এখন তাকে আমি আমার মায়ের মতোই ভালোবাসি মিস্টার হং হেসে সামান্য মাথা ঝাঁকিয়ে বললেন লিউ ভয় পাবার কোনো কারণ নেই আমি তোমাকে কোনো বিষ দেইনি যেটা দিয়েছিলাম সেটা ছিল এক প্রকার ভিটামিন যা তোমার শাশুড়ির স্বাস্থ্য ভালো হতে সাহায্য করেছে একমাত্র বিষ ছিল তোমার মনে এবং তার প্রতি তোমার আচরণে যেটা তুমি পুরোপুরি ধুয়ে ফেলেছ তাকে ভালোবেসে এই গল্পের দ্বারা আমরা যা শিক্ষা নিতে পারি মনে রাখবেন যে যাকে যতটা ভালোবাসা দেবে প্রতিদানে ততটা ভালোবাসাই পাবে আপনি যেমন ব্যবহার করবেন তার থেকে ভালো ব্যবহার আপনি আশা করতে পারেন কি ভালো ব্যবহারই মানুষকে সুন্দর ও সুখী পথের নির্দেশনা দেয়